কলিজে মোরম ফুল বাগানের যে সময় ফুটব মোরা কলিজে মোরম ফুল বাগানের যে সময় ফুটব মোরা করব মোরা এই দুনিয়া করব মোরা এই দুনিয়া শান্তি সুখের এক ঠিকানা কলিজে মোরা ফুল বাগানে রেলে যে সময় ফুটব মোরা কলিজে মোরা ফুল বাগানে রেলে যে সময় ফুটব মোরা করি না কুফয় মানি না বিধান আল্লাহ ছাড়া অন্য কারো করি না কুফয় মানি না বিধান আল্লাহ ছাড়া অন্য কারো কারো হব নায়ধীন অধীন থাকব স্বাধীন কারো হব নায়ধীন অধীন থাকব স্বাধীন সাজাতে এই বসুন্ধরা কলিজে মোরা ফুল বাগানের যে সময় ফুরব মোরা কলিজে মোরা ফুল বাগানের যে সময় ফুটব মোরা বড় যারা এই দুনিয়ায় তাদের মতো আমরা হব বড় যারা এই দুনিয়ায় তাদের মতো আমরা হব হাসি মুখে রব ভালোবাসা দেব হাসি মুখে রব ভালোবাসা দিব অসুখ যতই বাধা ও কলিজে মোরা ফুল বাগানে রিলে যে সময় ফুটব মোরা কলিজে মোরা ফুল বাগানে রিলে যে সময় ফুটব মোরা